আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও স্বাগতম জানাচ্ছি আইটি বান্ডার ডট কম ওয়েবসাইটে যে সকল বন্ধুগণ আমাদের পূর্বের লেসনটি দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফন্ট পরিবর্তন করা লেখা সাইজ বড় করা কিংবা ছোট করা লেখাতে রং দেওয়া এবং আরও অন্যান্য কিছু নিয়ে আমরা আলোচনা করব নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ তো মাইক্রোসফট ওয়ার্ড সহ যে কোনো কাজ করতে গেলে লেখার যে কোনো ফরম্যাটিং বা পরিবর্তন করতে গেলে লেখাকে সিলেক্ট করে নিতে হয় লেখা সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি আছে আপনি যদি উপরের লাইনটি সিলেক্ট করতে চান তাহলে মাউস পয়েন্টটার উপরে রেখে তিনবার ক্লিক করলে একটি লাইন পুরা বা সম্পূর্ণ একটি লাইন অথবা একটা প্যারাগ্রাফ থাকলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যাবে অথবা আরেকটা পদ্ধতি হলো যদি কার্সর লেখার ডান দিকে থাকে শিফট কি চেপে হোম কি চাপলে লেখাটি সিলেক্ট হয়ে যাবে আর লেখার বাম দিকে যদি কার্সর থাকে শিফট কি চেপে এন্ড কি চাপ দিলে এন্ড কি চাপ দিলে লেখাটি সিলেক্ট হয়ে যাবে এক বা একাধিক লাইন বা একাধিক ফেজ যদি থাকে একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল সিপে এ দিলে একসাথে সম্পূর্ণ লেখা সিলেক্ট হয়ে যাবে আবার বলতেছি কন্ট্রোল এ দিলে যদি পাঁচশত পেজ থাকে পাঁচশত পেজ একটি ডকুমেন্টে থাকলে তা একসাথে সিলেক্ট হয়ে যাবে আর একটি ওয়ার্ড সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টার ডাবল ক্লিক করলে একটি ওয়ার্ড সিলেক্ট হবে আর তিনবার ক্লিক করলে একটি প্যারাগ্রাফ অথবা একটি লাইন যদি থাকে শুধু একটি লাইন সিলেক্ট হবে একটি লাইন সিলেক্ট হওয়ার পর আপনি যদি এই লাইনটির যে ফন্ট আছে এই ফন্টটি অটোমেটিক ক্যালিব্রেটিভ body font Microsoft Word two thousand সেভেনে দেওয়া থাকে আপনি ইচ্ছে করলে এখানে ফন্টের উপর ক্লিক করলে একটা লম্বা একটা লিস্ট আপনার সামনে প্রদর্শিত হবে এখানে অনেকগুলো ফন্ট দেখা যাবে আপনি যে ফন্টটি সিলেক্ট করতে চান এই ফন্টের উপর মাস ফন্টটা নিলে আপনি দেখবেন যে ফেজের যে প্রিভিউ প্রিভিউ অটোমেটিক পরিবর্তন হতে থাকবে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে টেনে ধরলে আপনি নিচে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন এরিয়াল ফন্ট এখানে আছে দেখেন টাইমস নিউ রোমান টান দিয়ে নিচে আসলে দেখতে পাবেন যে টাইমস নিউ রোমান ইংরেজি লেখার ক্ষেত্রে টাইমস নিউ রোমান এবং এরিয়াল এই দুটি লেখাই বা এই দুটি ফন্টই বেশি ব্যবহার হয় আমাদের দেশে এখন ফন্ট টাইমস নিউ রোমান আছে এবং ফন্ট সাইজ এলিভেন আছে আপনি যদি ফন্ট সাইজকে বড় করতে চান ফন্ট সাইজের এই ডান পাশের যে পপ আপ একটি ত্রিভুজের মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করলে লম্বা একটি মেনু আসবে সেখান থেকে আপনি ফন্ট সাইজ এইট থেকে শুরু করে সেভেন্টি টু পর্যন্ত দেওয়া আছে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন ফন্টের উপর যখন আপনি অ্যাকশন নেবেন অটোমেটিক কত বড় হবে প্রিভিউতে আপনি দেখতে পাবেন সামনে সাপোজ আমরা টোয়েন্টি পয়েন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করলে দেখা কিছুটা বড় হলো বা বাহাত্তরের বেশি ফন্ট সাইজ দিতে চাইলে আপনি পন্ট বক্সে ক্লিক করে পন্টটি সিলেক্ট করবেন এরপর আপনি পন্ট সাইজ একশো হান্ড্রেড হান্ড্রেড লিখে অ্যান্টার দেন তাহলে পন্ট সাইজ একশো তো হয়ে যাবে বা হান্ড্রেড হয়ে যাবে এরপর আপনি আবার যদি মনে করেন না এখানে বেশি বড় হয়ে গেছে আরও ছোটো করতে চান পপ আপ মেনুতে ক্লিক করে আপনি পন্ট সাইজ ইচ্ছে মতো ছোটো করে নিন আমরা টোয়েন্টি এইট সিলেক্ট করলাম টোয়েন্টি এইট সিলেক্ট করার পর লেখাটি কিছুটা চিকন মনে হচ্ছে যদি আপনি একটু একটু মোটা করতে চান যে বোল্ড বি যে অপশন দেওয়া আছে বি যে টুল বলা হবে এটাকে বি টুলও ক্লিক করলে পন্টটি কিছুটা মোটা হয়ে যাবে এর পাশে আছে আই আই দিলে ইতালিক হবে পন্ট ইউতে ক্লিক করলে আন্ডারলাইন দেওয়া হয়ে যাবে পন্টের নিচে এভাবে আপনি আন্ডারলাইনের ক্ষেত্রে আরও কিছু অপশন আছে দেখা যাচ্ছে single underline double underline bold তারপর ডট ডট ড্যাশ ড্যাশ ইত্যাদি অনেকগুলো অপশন আছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো স্কুল আন্ডারলাইন আন্ডারলাইন সিলেক্ট করতে পারেন আপনি যদি আবার আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে কন্ট্রোল জ্যাট দিতে পারেন অথবা ক্রমান্বয়ে আই বি তারপর আন্ডারলাইন ক্ষেত্রে আন্ডারলাইন ক্লিক করে উঠিয়ে দিতে পারেন এরপরে যদি আপনি পন্টকে বা লেখাকে কালার করতে চান লেখা সিলেক্ট করা অবস্থায় আপনি মাউস আরেকটি সিলেক্ট করার আরেকটি পদ্ধতি হলো মাউস দিয়ে ক্লিক করে মাউস মুভ করা মাউসের এই লেফট বাটন ক্লিক করে মুভ করলে যতটুকু টান দিবেন বা যতটুকু মুভ করবেন ততটুকু সিলেক্ট হয়ে যাবে লেখা লেখা সিলেক্ট হওয়ার পর আপনি এই যে কালার বক্স আছে এখানে কালারে এখানে ক্লিক করে আপনি কি কালার দিতে চাচ্ছেন আপনার পছন্দ মতো কালার এখান থেকে চয়েস করতে পারবেন সাপোজ আমরা এখান থেকে একটু কালার দিলাম এরপর যদি আপনি নিচের অংশটাকে সিলেক্ট করেন নিচের অংশ সিলেক্ট করে মাউস দিয়ে ক্লিক করে মুভ করলে লেখা সিলেক্ট হয়ে যাবে অথবা লেখার ডান দিকে যখন কার্সর আছে শিপ চেপে হুমকি চাপলে লেখাটা সিলেক্ট হয়ে যাবে বা উত্তর লাইনটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর আপনি ফন্ট সাইজ বড় করেন সাপোজ আমরা থার্টি সিক্স দিলাম এরপর যদি বোল্ড করতে চাই বিতে ক্লিক করলাম বোল্ড হয়ে গেল কালার যদি আমরা পরিবর্তন করতে চাই আমরা এই যে একটা যে কোনো একটা কালার পছন্দ করলাম এভাবে আপনি আপনার পছন্দ মতো কিছু ফরম্যাটিং করতে পারবেন এছাড়াও আপনি লেখা সিলেক্ট করা অবস্থায় তার দিকে যে অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করে এক একটা অবস্থান কীরকম হবে তা প্রদর্শিত হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে কিছু অপশন আছে লেখা বড় করার এবং ছোট করার এটাতে ক্লিক করলে বড় হবে এটাতে ক্লিক করলে ছোট হবে এখান থেকে আপনি বড় ছোট করতে পারেন এরপর এই যে অপশনটি টেক্সট হাইলাইট কালার আপনি টেক্সটকে যদি হাইলাইট কালার করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করে মাছ দিয়ে মুভ করে যতটুকু মুভ করবেন ততটুকু হাইলাইট হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম যে কিভাবে ফন্ট পরিবর্তন করব বা চেঞ্জ করব এই যে ফন্ট অপশনে ক্লিক করে আপনি ফন্ট অনেকগুলো ফন্ট আছে আপনার পছন্দ মতো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর ফন্ট সাইজ সিলেক্ট করতে পারেন ফন্ট সাইজ বড় ছোট ইচ্ছে মতো আপনি বড় ছোট করতে পারবেন তারপর বোল্ট ইটালিক আন্ডারলাইন তাও করতে পারবেন কিছু কালার করতে পারেন কালার করার জন্য হাইলাইট করার জন্য আপনি করতে পারেন এভাবে আপনি ইচ্ছে মতো আপনার কিছু ফরম্যাটিং করার জন্য ফরম্যাটিং করতে পারবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ